আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো এটা একটা নর্মাল ভিডিও তারপরেও ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি একজন কমেন্ট করছিল যে ফোনের জন্য ভিডিও বানানোর জন্য কী অ্যাপস ইউজ করা যায় আমি আজকে দুটো অ্যাপসের কথা বলবো মোস্টলি পপুলার এই দুইটা অ্যাপস আর এই দুইটা অ্যাপস হলে আপনি যে কোনো ভিডিও রেকর্ড করে এবং স্ক্রিন রেকর্ড এবং যেভাবে রেকর্ড করে আপনি এডিট করে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর আপনি যদি একটা একজন ইউটিউবার হন আর যদি ফোন দিয়ে সে ইউটিউবিং করতে চান তাহলে তো কোনো কথাই নেই এই দুটো অ্যাপসই যথেষ্ট আপনি সম্পূর্ণ কাজটা করার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য আর বলতে গেলে আমি এখন যে ভিডিওটা করছি আমিও সেম এই দুইটা অ্যাপসই ইউজ করব এই ভিডিওটা কমপ্লিট করার জন্য তো দুইটা অ্যাপস একটা প্লে স্টোরে পাওয়া যাবে আর একটা আপনাকে গুগল থেকে নিতে হবে তো চলুন আমি দেখিয়ে দিই এই দুইটা অ্যাপস প্রথমটা হচ্ছে এক্স রেকর্ডার এক্স রেকর্ডার এটা হচ্ছে ভিডিওর এই যে স্ক্রিন রেকর্ডের জন্য স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং এখান থেকে আপনার অনেক ফিচার আছে এখান থেকে আপনি ক্যামেরা চাইলে ক্যামেরা অপশনে যেতে পারবেন ধরুন আপনি আপনি ফেস দেখাতে চাচ্ছেন এখানে ক্যামেরা অপশন থেকে ক্যামেরাটা অন করে নেবেন এখানে অনেক অপশন আছে এই সেটিংগুলো আপনার ইউজ করে নিতে পারবেন আমি আজকে কোনো সেটিং দেখাবো না আমি আজকে জাস্ট দুইটা অ্যাপস অ্যাপসের নাম বলে দেবো আর এই অ্যাপস কোথায় থেকে ডাউনলোড করতে হবে সেটা বলে দেবো আর আপনারা যদি এই অ্যাপসের কাজ কিভাবে কাজ ব্যবহার করতে হয় সেটা শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কারণ এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে আছে তাই এটা আমি দিতে চাচ্ছি না যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি দেখিয়ে দেব আপনারা এই গুগল প্লে থেকে এক্স রেকর্ডার যে স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা ওইটা নামিয়ে নেবেন এখানে এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লিখলে চলে আসবে এই যে অ্যাপসটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন খুব ভালো একটা অ্যাপস খুব ভালো আপনি এটাতে গেমিং গেমিং ভিডিও যদি করতে চান সেটাও করতে পারবেন এটাতে গেমিং ভিডিও করা যায় আমি করছিলাম করে দেখছিলাম কাজ করে এবং এই ভিডিও কমপ্লিট করার পরে রেকর্ড করার পরে ভিডিও তো তৈরি করলেন এবার কিভাবে এটা এডিট করবেন তার জন্য আপনাকে এই কাহিনি মাস্টার অ্যাপটা নিতে হবে কাইনি মাস্টার অ্যাপস কিন্তু প্লে স্টোরেও আছে বাট সেটা যদি ইউজ করেন তাহলে এডিট করার পরে ওয়াটারমার্ক থেকে যাবে কাইনি মাস্টার লেখা থেকে যাবে তো আপনাকে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করতে হবে আর আপনি গুগলে কোথায় যেয়ে পাবেন সেটা তো জানেন না তো আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আবারও বলছি কমেন্ট বক্সে নট ডিসক্রিপশান ডিসক্রিপশানে দিব না কমেন্ট বক্সে যাবেন দেখবেন ফার্স্টেই কমেন্টেই এই লিঙ্কটা দেওয়া থাকবে এর আগে যে ভিডিওটা আমি দিয়েছি ওই ভিডিওতেও এই লিঙ্কটা আছে তো ওখান থেকেও নিতে পারেন বা এই ভিডিওর ডিসক্রিপশনে নিচে যে কমেন্ট বক্স অনেকেই কমেন্ট বক্স চিনেন না তো কমেন্ট বক্স থেকে একটু খুঁজে লিঙ্কটা নিয়ে নেবেন তো আমি যে লিঙ্কটা দিব সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন দেখেন এখানে কিন্তু অনেক অ্যাড আছে ইনস্টল এগুলোতে আপনারা ক্লিক করবেন না আজ এরা অ্যাডে ক্লিক করে বিভ্রান্ত হবেন না অন্য জায়গায় চলে যাবেন তো নিচে চলে আসবেন দেখুন লাল করে যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা লিঙ্ক আছে পাঁচটা লিঙ্কই হচ্ছে ভিন্ন ভিন্ন মানে সাইজের আর কি অ্যাপসটা তো আপনার ফোন যদি খুব ভালো কোয়ালিটির হয় তাহলে তিন জিবি র্যাম দু জিবি তিন জিবি চার জিবি র্যামের হয় তো ফার্স্টের যেটা লেটেস্ট ভার্সন এটা ইউজ করবেন তাহলে এটাই কাজ করবে আর আপনার ফোন অনুযায়ী আপনি ডাউনলোড করে ডাউনলোড <coughs> করে নেবেন তো আমি ফার্স্টে এটা ইউজ করি তো আপনারা এভাবে এটা ডাউনলোড করে নেবেন তো থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন কী অ্যাপস ইউজ করে ভিডিও তৈরি করবেন আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর যদি এই দুটো অ্যাপসের কাজ শিখতে চান সেটা কমেন্ট করে জানাবেন যদি পর্যাপ্ত কমেন্ট আসে তো আমি ভিডিও করার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম